এটা ধর তো ওই গাছের গোটা রেখে দে সাইডে মাটিগুলো কি অন্য কোথাও থেকে আনা হয়েছে না এখানটা কেটেই করা দিদি মাটিগুলো অন্য জায়গা থেকে আনা হয়েছে না কেটেই করা এখানে তারপর আরো দু তিন দিন আর এই মাঝখানে কারি দিয়েছে না এগুলো কেন তুলে যাবে No está? আর মাটিটা কোথা থেকে আনা হয় মাঠ মানে আশেপাশেই হ্যাঁ, আশেপাশে মোটামুটি ছ মাস লাগবে বলে ছাদের ব্যাপারটা জিজ্ঞেস করে কি করে একদম ওপরে কিছু ছাদ দাও টিনের আমি বাড়ির কালির ছাদ এখন এই লাঠিটা দিয়ে যে সমান করা হচ্ছে না এটাকে কি বলা হয় ছড়ি না ওই জিনিসটাকে তো ছড়ি বলা হয় এই যে কাজটা তুমি করছো এটাকে কি বলা হয় দেওয়াল দিচ্ছ এই গোল গোল ওই মাটির গুলিগুলো নিয়ে তো বসালে তারপর ওটাকে সমান করছো